বেবি ডগি সংক্রান্ত নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বেবি ডগির কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করব সেই সাথে সাথে আমরা দেখব বেবি ডগির বর্তমান প্রাইস কি আছে এবং আমরা প্রেডিক্ট করতে চেষ্টা করব আগামী চব্বিশ ঘন্টায় অথবা সামনে বেবি ডগি কীরকম পাম্প করতে পারে আমাদেরকে কীরকম প্রফিট দিতে পারে নাকি আমাদেরকে লসে ডুবিয়ে দিতে পারে সমস্ত কিছু জানতে আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন আর সেই সাথে সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখছেন অথচ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না যদি আপনি বেবি ডগি লাভার হয়ে থাকেন অথবা বেবি ডগি হোল্ডার হয়ে থাকেন অথবা বেবি ডগি সম্পর্কে আপনার চিন্তাভাবনা রয়েছে আপনি রিসার্চ করছেন এই রকম কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কয়েন মার্কেট ক্যাপে আমি বেবি ডগির চার্টটা ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন বেবি ডগি গত চব্বিশ ঘন্টায় two point ninety seven down হয়েছে মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই চার্টটা ওপেন করছিলাম মাত্র কিছুক্ষণ আগে এখানে ফোর পয়েন্ট সামথিং ডাউন ছিল কিছুক্ষণের মধ্যে বেবি ডগি কিন্তু বেশ ভালো একটা পাম্পে এখানে দেখিয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার আপনাদের ওইটা দেখাতে পারলাম না কারণ তখন আমি ভিডিও রেকর্ড শুরু করিনি মাত্র কয়েক মিনিটের মধ্যে বেবি ডগি বেশ ভালো একটা পাম্প আমাদেরকে দিল তবে আজকে ওভারঅল বেবি ডগির অবস্থা ভালো নয় এখানে চার্টে যদি একটু আমরা দেখি চার্টের অবস্থা খুবই ভয়াবহ এটা মোটামুটি বলা যায় চমকে ওঠার মতো এখানে দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে আছে যদি আমরা একটু মার্কেট ক্যাপ সহ অন্যান্য তথ্য দেখতে চাই ট্রেডিং ভলিউম আছে three point nine eight percent market cap আছে যেটা বলছিলাম মার্কেট ক্যাপ ডাউন আছে four point ninety seven percent এটা হচ্ছে গত চব্বিশ ঘন্টার হিসাব fully related market cap four point nine seven percent সবই আজকে মাইনাসের দিকে রয়েছে গত চব্বিশ ঘন্টার তুলনায় এর কারণ হচ্ছে প্রধান কারণ আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট বেশ ভালো একটা পাম্প দেখিয়েছিল তখন কিন্তু আমাদের বেবি ডগিও মোটামুটি একটা পাম্প দেখিয়েছে যদিও সেটা তার অল টাইম হাইয়ের তুলনায় খুবই ছোট তবুও কিন্তু সে পাম্প দেখিয়েছে এবং যখন ডাউনে ছিল একেবারে সেই সময় যারা কয়েনটা বাই করেছিল তারা নিশ্চিত তাদের প্রফিটটা নিয়ে এখন দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউম ডাউন হচ্ছে তারা তাদের প্রফিটটা নিয়ে এখন কিন্তু বের হয়ে যাচ্ছে এই জন্যে মার্কেট থেকে ইনভেস্ট কমে যাচ্ছে সো স্বাভাবিকভাবেই ট্রেডিং ভলিউম ডাউনের দিকে যাচ্ছে মার্কেট ক্যাপ ডাউনের দিকে যাচ্ছে এখন প্রাইস হয়তো কিছুটা ডাউনের দিকে আসবে তবে এই সব খারাপ খবরেও আজকের এই খারাপ চার্টেও খারাপ যে তথ্য আপনারা দেখলেন এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের বেবি ডগি অলরেডি একটা স্টাবলিশ পর্যায়ে চলে গেছে তাদের অবস্থানটা বিশ্বব্যাপী ক্রিপ্টো মার্কেটে তারা মোটামুটি দৃঢ় করে ফেলেছে আমার আমরা মোটামুটি এখন ট্রাস্ট করতেই পারি যে বেবি ডগি মার্কেট থেকে হাওয়া হয়ে যাওয়ার কোনো চান্স নেই এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা বাইন্যান্সেও লিস্টিংয়ের খবর পাবো এবং এখান থেকে আমরা যারা হোল্ড করে রেখেছি ভালো প্রফিটও গেইন করতে পারবো এবং আপনারা যারা লং টার্ম হোল্ড করতে চাচ্ছেন তারা চাইলে বেবি ডগে এখন কিনতে পারেন অথবা প্রাইস আরও একটু নিচে গেলে আপনারা সেখান থেকে কিনে রাখতে পারেন তবে সবই আপনার নিজস্ব রিসার্চের উপরে ভর করে কিনবেন কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এখানে লাভ লস দুটোই আপনার সো আমরা যদি বেবি ডগের উপরে ভরসা করি তাহলে কেন ভরসা করব সেটা দেখার জন্য আজকে তাদের টুইটার হ্যান্ডেলে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যেসব আপডেট আছে সেগুলোর দিকে আপনাদেরকে একটু নজর ঘোরাতে চেষ্টা করব সেগুলো দেখলে আপনাদের মনে আশার সঞ্চার হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কেন বেবি ডগি ডাউন গেলেও তার ভবিষ্যৎটা ভালো সো চলুন তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটু ঘুরে আসি সবচেয়ে বড় আজকে যে খবরটা আছে তাদের টুইটার হ্যান্ডেলে সেটা হচ্ছে আজকেই কিন্তু বেবি ডগি মোটামুটি ছোটোর মধ্যে একটা ভালো বার্নিং হয়েছে আপনারা যদি দেখে থাকেন এই টুইটটা টুইটারে যদি আপনি ফলো করে থাকেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন পয়েন্ট থ্রি মিলিয়ন ডলারের অর্থাৎ ওয়ান ট্রিলিয়ন বেবি ডগি কিন্তু আজকে বার্ন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিএসসি স্ক্যানে অর্থাৎ বাইন্যান্স চেনে যে বেবি ডগিগুলো ছিল সেখান থেকে বার্ন করা হয়েছে এবং বার্ন প্রুফ যে অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে আপনি চাইলে এই অ্যাড্রেসে ক্লিক করে বার্নিংয়ের প্রুফ দেখতে পারবেন বেবি ডগি কিন্তু ডে বাই ডে বার্ন হচ্ছে তাদের যে কোয়ান্টিটি ছিল আপনারা জানেন চারশো বিশ ট্রিলিয়ন সেখান থেকে কমে কিন্তু টু পয়েন্ট সামথিং ট্রিলিয়ন এসে দাঁড়িয়েছে এখান থেকে বেবি ডগি কিন্তু আরও বার্ন হচ্ছে কমে যাচ্ছে তাদের কমিউনিটি স্ট্রং আছে এবং বিশ্বব্যাপী তারা বেশ পরিচিত অর্থাৎ বাইন্যান্সে লিস্টেড হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে তার maximum criteria already baby Doge fill up করে ফেলেছে একটা ক্রাইটেরিয়া আমার মনে হচ্ছে যে একটা ক্রাইটেরিয়া এখনও বাকি আছে সেটা হচ্ছে সাপ্লাই বেশ বেশি রয়েছে তবে এই রকম বার্নিং যদি চালু থাকে তাহলে খুব বেশি দিন লাগবে না ফাইন্যান্সিয়াল স্টেটের খবর আসতে আপনারা নজর রাখুন বার্নিং কখন হচ্ছে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমরা টাইম টু টাইম আপনাদের এই আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এখানে নিচে দেখতে পাবেন আরও অনেক ধরনের টুইট তারা রিটুইট করেছে বেবিরাগীর যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু মোস্টলি অ্যাক্টিভ এখানে এএমএ হয়েছে আপনারা যদি ফ্রাইডেতে দেখে থাকেন ফ্রাইডেতে সরাসরি তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে এএমএ হয়েছে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব হয়েছে কি হতে পারে বেবি ডগের ফিউচার অনেক কিছু আছে তাদের যে সোশ্যাল ওয়ার্ক আছে সোশ্যাল ওয়ার্কগুলো তারা এখানে দিয়েছে এবং এখানে একটা গিবয়ে দিয়েছে তারা fifty dollar giveaway in twenty four hours retweet এটা অনেক দিন আগে চলে গেছে এটা পার্টিসিপেট করার সুযোগ নেই সব মিলিয়ে কথা হচ্ছে তারা তাদের সোশ্যাল অ্যাকাউন্টে অ্যাক্টিভ আপনারা জানেন অনেক আগেই তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ভেরিফাইড এবং আপনি যদি বিশ্বের নিউজ দেখেন বেবি ডগি সম্পর্কে সব জায়গায় কিন্তু বেবি ডগি পজিটিভিটি ধরে রেখেছে র্যাঙ্কিংয়েও কিন্তু বেবি ডগি বেশ উপরে রয়েছে আমরা যদি একটু বেবি ডগি ভ্যালুতে দেখি অর্থাৎ বেবি ডগি ভ্যালুর যে টুইটার হ্যান্ডেল রয়েছে এটার তথ্য আমি কেন আপনাদের সাথে শেয়ার করছি কারণ একটু আগে যে টুইটার হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বেবি ডগির ভেরিফাইড টুইটার হ্যান্ডেল সেখানে কিন্তু প্রায় এই টুইটার হ্যান্ডেলের টুইটগুলোকে রিটুইট করা হয় অর্থাৎ এটা যদি স্ক্যাম হতো তাহলে কিন্তু বেবি ডগির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকে এটা টুইট করার কোনো প্রশ্নই নেই এই টুইটার হ্যান্ডেলটাও বেবি ডগির কোর টিমের সাথে জড়িত এখানে তারা টাইম টু টাইম আপডেট দেয় এখানে দেখতে পাচ্ছেন বেবি ডগির কারেন্ট প্রাইস তারা দিয়েছে zero point eight time zero on three two zero আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যে এটা ডাউন হয়েছে কিছুক্ষণ পরে সেই আপডেটটাও এখানে চলে আসবে ট্রেডিং ভলিউম আছে thirty four lakhs seventy seven thousand eight hundred thirty two coin market cap rank আছে two hundred thirty seven baby কিন্তু তার পর্যায়টা ডাউন মার্কেটেও একটা মিম কয়েন হিসেবে তার পর্যায়টা বজায় রেখেছে সো আপনার মতামত কি বেবি ডগি সম্পর্কে আমি তো আমার মতামত বললাম আপনাদের মতামত কি জানাবেন বেবি ডগি কি আসলে ভবিষ্যতে ভালো প্রফিট দিতে পারে নাকি পারে না আপনি কি চিন্তা করছেন আমি আপনি কি বেবি ডগি ইতিমধ্যে হোল্ড করেছেন নাকি করবেন চিন্তা করছেন নাকি করেছিলেন সেল করে দিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন